আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন সম্প্রতি বাংলাদেশ সরকার প্রদান ঘোষণা দিয়েছে যারা ফ্রিলান্সিং করবে তাদের জন্য একটি আইডেন্টি কার্ডের ব্যবস্থা করবে এতে করে তারা অবশ্যই ইন্টারন্যাশনাল প্লেসে ইন্টারন্যাশনালি তারা পরিচিতি লাভ করবে এবং পাশাপাশি বাংলাদেশের রেমিটেন্সকে অনেক বেশি সমৃদ্ধ করবে যদি আপনি সত্যি অনলাইন আর্নিং জগতে আসতে চান বা ফ্রিলান্সিং করতে চান তাহলে আপনাকে আমি স্বাগতম জানাবো এবং পাশাপাশি অনুরোধ জানাবো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য কেননা এই ভিডিওতে আমি এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটটি থেকে আপনি খুব সহজেই কোনো রকম জামলা ছাড়াই বা কোনো রকম কম্পিটিশন uh, ছাড়াই কাজ পেতে পারেন এবং আর একটি অপশন রয়েছে আপনি ফ্রিতে কোনো রকম গিগ তৈরি করা বা কোনো রকম প্রোফাইল সেট আপ করা ছাড়াই অনায়াসেই আপনি আর্নিং জেনারেট করতে পারবেন স্কিল বা দক্ষতা ছাড়া অথবা অথবা এক্সপেরিয়েন্স ছাড়া অথবা ইনভেস্টমেন্ট ছাড়া এই ওয়েবসাইটটিতে আপনি যখন আসবেন তখন আপনি এখানে ইন্টারফেসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ফ্রিলান্সার রয়েছে প্রায় সাতানব্বই হাজার প্লাস এবং প্রজেক্ট কমপ্লিট করেছে এত এবং হ্যাপি ক্লায়েন্টস রয়েছে প্রায় সত্তর হাজার প্লাস এবং সার্ভিস গিক রয়েছে প্রায় আঠাশ হাজার মতো সুতরাং আপনি দেখতেই দেখেই বুঝতে পারছেন যে এটি ফাইবারে ডট কম ফাইবার মধ্যে যারা কাজ করেন নতুন কিন্তু তারা সর্দে কাজ পান না বিশেষ করে যারা প্রফেশনাল তারা দীর্ঘদিন ধরে কাজ করে আর্নিং করছেন আজকে এই ওয়েবসাইটটিতে আপনি যখন প্রবেশ করবেন বা দেখবেন কিভাবে প্রোফাইল সেটিং করবেন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 ওয়েবসাইটটিতে এই ওয়েবসাইটে আসার পর আপনারা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি অনেকটা ফাইবারের মতো graphics design music and audio programming and tech digital marketing video and animation fun and lifestyle writing and translation business এই ক্যাটাগরিগুলোতে আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি কোনো রকম কম্পিটিশন ছাড়া এখান থেকে খুব সহজেই কাজের অর্ডার পেয়ে যাবেন এবং সেই কাজগুলো সাবমিট করলে খুব অনায়াসে আপনি পেমেন্ট পেয়ে যাবেন সো আপনি দুভাবে কাজ করতে পারবেন ফাইবার মতো প্রথমত আপনি ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারবেন বা বায়ার হিসেবে কাজ করতে পারবেন অথবা আপনি এখানে ফ্রিলান্সার হিসেবে কাজ করতে পারবেন এবং আরও দ্বিতীয় যে অপশনটি রয়েছে আপনি ফ্রি আর্নিং করার এখানে অপরচুনিটি পাচ্ছেন এটি এখানে দেখতে পাচ্ছেন সো প্রথমে আমি দেখিয়ে দিব যেহেতু আপনি নতুন বা আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সো রেজিস্টার বাটন আপনাকে ক্লিক করতে হবে আর ইতিমধ্যে যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে অবশ্যই লগ ইনে ক্লিক করবেন এই ওয়েবসাইটটির নাম হচ্ছে one by three dot com dot com এটি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এবং পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এখানে অনায়াসে ঘরে বসে কাজ করতে পারবে লাইক ফাইবার সো প্রথমে আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি অ্যামাজিং ইন্টারফেসটি আপনাকে মুগ্ধ করবে এখানে আসার পর প্রথমত আপনি এখানে ইউজার নেম দিবেন এরপর ইমেল অ্যাড্রেস এরপর পাসওয়ার্ড দিবেন দেন আপনাকে কনফার্ম পাসওয়ার্ড করার পর আপনি কি হিসেবে কাজ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিতে হবে সো প্রথমত আমি এখানে যেহেতু ফ্রিল্যান্সার হিসেবে বা ওয়ার্কার হিসেবে কাজ করতে চাচ্ছি সুতরাং আমি এখানে এটি সিলেক্ট দিয়েছি এরপরে রেজিস্টার নাও ক্লিক করবে রেজিস্টার নাও ক্লিক করার পরে সরাসরি ইন্টারভিউ আপনাকে নিয়ে আসবে এই আসার পরে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমত add gig active now complete now gig জিনিসটা কি যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি আপনি যদি ফ্রিল্যান্সার ডট কম অথবা ফাইবারের কথাই বলি ফাইবারে যদি আসেন তাহলে অনেকগুলো গিক আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার প্রোফাইলটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে যে গিকগুলো আমি পাবলিশ করেছি সেই গিকগুলো একটু জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা একটু আইডিয়া নিতে পারেন যারা নতুন রয়েছেন আমি যখন আমার প্রোফাইলে যাব তার মানে ফাইবার প্রোফাইলে এখানে আমি প্রায় ছয়টার মতো গিক পাবলিশ করেছি তার মানে এই ব্যানারগুলোকে এক একটি গিক বলা হয় অ্যাজ ইট ইজ আপনি এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনাকে গিক সাবমিট করতে হবে যদি আপনি কাজ করতে চান এরপর যেটি সেটি হচ্ছে অ্যাক্টিভ নাও এটি হচ্ছে ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে বলছে এরপর প্রোফাইল এই তিনটি অপশন যখন আপনি অতিক্রম করবেন তখন আপনি পুরোপুরি এখানে কাজ করার উপযুক্ত হয়েছেন এভাবে আপনি যখন স্কিলগুলো আর্ন স্কিলগুলো যখন আপনি গ্যাদার করবেন বা আপনি যদি স্কিল হন তাহলে এখানে আপনি কম্পিটিশন ছাড়াই কাজ শুরু করতে পারবেন সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যে অ্যাক্টিভ নাও ক্লিক করবেন ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য অ্যাক্টিভ নাও যখন ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে সো এখানে প্রথমে আপনাকে যে ভেরিফিকেশন কোডটা তারা চেয়েছে সেটি দিবেন সো আমি আমার ইমেলে চলে যাচ্ছি এখানে যে একটি ভেরিফিকেশন কোড এসছে সেই কোডটা আমি সিলেক্ট করবো সেই ছয় ডিজিটের যে কোডটি এসছে সে আমি কোডটি সিলেক্ট করবো সিলেক্ট ফলাফল যখন প্যাচ করে দিব তখন অনায়াসে কিন্তু আমি এখানে ভেরিফিকেশনটা করে ফেলতে পারবো দ্যাটস সো আমি এটি প্যাচ করছি প্যাচ করে আমি দেখাচ্ছি জাস্ট কনফার্ম নাও ক্লিক করব আপনি যদি ভেরিফিকেশন কোড না পান তাহলে অবশ্যই রিসেন্ট নাও ক্লিক করলে আপনার মেইলের মধ্যে একটি ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন এবার চলে আসি আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে কমপ্লিট নাও যখন ক্লিক করবেন যে প্রোফাইল সেটিং এর জন্য আমি আলাদা একটি ট্যাব ওপেন করছি এরপর আমি ট্যাবের মধ্যে চলে আসছি এখানে আসার পরে প্রথমে যে কাজটি করবেন সে সেটি হচ্ছে যে আপনি কান্ট্রি সিলেক্ট করে দিবেন আপনি যে কান্ট্রি হন না কেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে অনেকগুলো কান্ট্রি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তবে আপনার জন্মস্থান যেখানে সেই কান্ট্রিটা আপনি সিলেক্ট করবেন কেননা পেমেন্ট মেথড যে অপশনগুলো রয়েছে ব্যাংক সেট আপ সেটি দিতে হলে অবশ্যই আপনার কান্ট্রিটা অ্যাকুরেট সিলেক্ট করতে হবে এরপর সিটি দিবেন যে সিটিতে আপনি বসবাস করেন আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন এখানে বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে আমি শুরুতেই দেখিয়েছি কেননা এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিগুলো আপনার পরিচিত লাইক ফাইবারের মতো তো এখানে যে গুলো আপনি ক্যাটাগরির উপর আপনি দক্ষ সেই ক্যাটাগরিতে আপনি সিলেক্ট করে দিবেন আমি ভিডিও অ্যান্ড অ্যানিমেশন দিয়েছি এবং সাব ক্যাটাগরি যেটি দিবেন সেটি হচ্ছে ভিডিও এডিটিং এখানে আপনি চুজ করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আপনি আপনার পছন্দ মতো এখানে স্কিলগুলো দিবেন যেগুলো আপনি আপনার স্কিলের সাথে যায় বা আপনার রিলেটেড এভাবে আপনি অ্যাকাউন্ট টাইটেল দিবেন অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে আপনি যে বিষয়ের উপরে কাজ করতে চান বা এক্সপার্ট সেই টাইটেল গুলো দিবেন তার মানে স্কিল গুলো দিবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে এখানে আমি প্রায় ছয়টি স্কিল অ্যাড করেছি আপনি চাইলে আরো বেশি স্কিল অ্যাড করতে পারেন যেটু যেগুলোতে আপনি দক্ষ এরপরে একটি ডেসক্রিপশন লিখবেন প্রোফাইল ডেসক্রিপশন আশা করি এই প্রোফাইল ডেসক্রিপশনটা লেখার পরে যখন আপনি এইখানে আপডেট প্রোফাইলে ক্লিক করবেন আপডেট প্রোফাইলে ক্লিক করার পর এটি প্রোফাইলটি আপডেট হয়ে যাবে দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন এবার গিগ আপনাকে অ্যাড করতে বলেছে সো আমি গিগটা অ্যাড করে দেখাচ্ছি যারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনি যদি গিগ তৈরি করতে না জানেন তাহলে আমি আপনাকে একটি পরামর্শ দিব ক্যানভা ডট কম এর মধ্যে গিয়ে অবশ্যই আপনি অনায়াসেই গিগ তৈরি করা শিখে ফেলতে পারবেন one by one three dot com এর সাইজটা নিয়ে আরেকটি কথা বলে রাখা ভালো আপনি যদি ফাইবারে নতুন হয়ে থাকেন বা ফাইবার অ্যাকাউন্ট এখনো তৈরি না করে থাকেন তাহলে অবশ্যই আমার প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে আমার এই প্লেলিস্টের মধ্যে ফাইবারের উপরে কিছু ভিডিও দেওয়া রয়েছে আশা করি সেই ভিডিওগুলো দেখলে অনায়াসে কিন্তু আপনি ফাইবারের মধ্যেও কাজ শুরু করতে পারবেন সাইড বাই সাইড শো আমি স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো এখানে দিয়েছি যে টোটাল নয়টি ভিডিও দিয়েছে সেগুলো অবশ্যই দেখার আমন্ত্রণ রইল এবার চলে আসছে আমি গিগ এখানে সেট আপ করবো অ্যাড গিগে ক্লিক করবো অ্যাড গিগে ক্লিক করার পরে গিগ টাইটেল দিতে বলেছে সো আমি এখানে গিগ টাইটেলটা দিব অলরাইট এরপরে গিগ টাইটেলটা আপনাকে দিতে হবে আমি এখানে ভিডিও এডিটিং এর পরে টাইটেলটি দিয়েছি এরপর ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে আপনি যে টাইটেলটি দিয়েছেন সেই টাইটেলের উপর ভিত্তি করে এরপর সাব ক্যাটাগরি এরপর একটি গিগ ডেসক্রিপশন দিবেন কেননা গিগ ডেসক্রিপশনের উপরে আপনার নির্ভর করবে অর্ডার পাওয়া না পাওয়া এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে আপনি যদি সত্যি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি কিভাবে গিগ তৈরি করবেন আপনাকে আমি একটি পরামর্শ দিয়েছি আপনি সরাসরি চলে যাবেন ফাইবারের মধ্যে ফাইবারের মধ্যে গিয়ে কিভাবে একটি গিগের ডেসক্রিপশন লিখতে হয় কিভাবে গিগ তৈরি করতে হয় বা আইকেসি বা ইউনিক গিগ তৈরি করতে হয় সেগুলো অবশ্যই আপনি বেস্ট আইডিয়া পাবেন ওখান থেকে আইডিয়া নিয়ে সেই আইডিয়াগুলো এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন অনায়াসে কিন্তু আপনি কোনো রকম কম্পিটিশন কম্পিটিশন বা কোনো রকম প্রতিযোগিতা ছাড়াই এখান থেকে কাজ শুরু করতে পারবেন বা কাজ পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন সো গিগ ডেসক্রিপশন আমি দিয়েছি এরপর এখানে সার্চ টেকটা দিয়েছি সার্চ টেকগুলো ভেরি ইম্পর্টেন্ট কেননা যে কোনো বায়ার অথবা ক্লায়েন্ট যদি আপনাকে খুঁজে পেতে পেতে চাই তাহলে আপনার কাজের ভিত্তিতে বা ক্যাটাগরি বেজ ট্যাগ গুলো আপনাকে দিতে হবে যাতে করে সে খুঁজে পেতে পারে যেহেতু আমি এখানে ভিডিও এডিটিং এর উপরে গিক দিচ্ছি এবং টাইটেল দিয়েছি সুতরাং আপনাকে মনে রাখতে হবে সেই রিলেটেড ট্যাগগুলো আপনাকে এখানে প্রোভাইড করতে হবে এরপরে যেটি সেটি হচ্ছে যে ডেমো ইউআরএল আপনার যদি একটি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আপনি এখানে দিবেন না দিনে কোনো প্রবলেম নেই এখানে এটি অপশনাল রেখেছে সো আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি সেভেন কন্টিনিউতে আমি ক্লিক করব সেভেন কন্টিনিউতে ক্লিক করার পরে নেক্সট ইন্টারফেসে আমাকে নিয়ে আসবে এবার আপনাকে কিন্তু প্রাইসটা সেট আপ করতে হবে লাইক ফাইভ এখানে আমি যেটি বেসিক সেই বেসিকের মধ্যে আমি দিয়েছি ফিফটিন ডলার এবং এরপর ডেসক্রিপশন দিয়েছি ভিডিও রিলেটেড ডেসক্রিপশন এরপর যেটি সেটি হচ্ছে রিভিশন কয়বার হবে সেটি আনলিমিটেড আমি দিয়েছি যেহেতু আপনি নতুন তাহলে এখানে আনলিমিটেড দিয়ে রাখবেন যাতে করে আপনি কাজ আরও বেশি পেতে পারেন ডেলিভারি টাইম থ্রি ডেজ দিয়েছি এরপর আপনি চাইলে এক্সট্রা ফিল ওয়ান স্ট্যাটাস আপনি এখানে এক্সট্রা যদি কিছু অ্যাড করতে চান সেটিও অ্যাড করতে পারবেন এবং আপনি এখানে টোটাল তিনটি অপশন ইউজ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি সেভেন কন্টিনিউতে ক্লিক করছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমি ধারাবাহিকভাবে দেখাচ্ছি আশা করি আপনি প্রোফাইলটি সেট আপ করার পরে সেট আপ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে সবকিছু অথেন্টিক এবং ইউনিক হয় আপনি এখানে কপি পেস্ট করে কোনো কিছু দিবেন না আশা করি যদি আপনি দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান সো এখানে আমার গিকটি চারটি গিক এখানে দিতে বলেছে তার মানে চারটি ফটো দিতে বলেছে সো আমি প্রথমটিতে ক্লিক করছি প্রথমটিতে ক্লিক করার পরে সরাসরি আমাকে কম্পিউটারে নিয়ে যাবে এবার আমি যেটি অ্যাড করতে চাচ্ছি সেটি আমি অ্যাড করে আপনাদের সাথে আপনাদেরকে দেখাচ্ছি তো একটি গিক আমি তৈরি করেছি ভিডিও এডিটিং এর পরে যেটি আমি আমার ফটোশপ সিসিতে করেছি আশা করি আপনি যে কোনো কিছুতে আপনি যদি কোনো ধরনের এডিটিং না জানেন বা ফটোশপের কাজ না জানেন তাহলে আপনাকে আমি সাজেস্ট করব অবশ্যই আপনি ক্যানভা ডট কম ইউজ করবেন ক্যানভার মধ্যে কিভাবে এডিটিং করতে হয় সেটি আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলের মধ্যে গেলে তার মানে লার্নিং অ্যান্ড আর্নিং টিপের মধ্যে গেলে অবশ্যই আপনি দেখতে পাবেন তো এবার আমি ফটো অ্যাড করেছি এভাবে কিন্তু টোটাল চারটি ফটো অ্যাড করা যায় সো আমি অ্যাড ফটোতে ক্লিক করছি অ্যাড ফটোতে ক্লিক করার পরে সরাসরি আমার গিকটা কিন্তু পাবলিশ হয়ে যাবে দ্যাটস ইট এতটুকু ফাইবার আছে অনেক বেশি সহজ এখানে আপনি আবার আপনার ফাইবার আপনি প্রোফাইলটা রেডি করা আশা করি বুঝতে পেরেছেন সো কিভাবে আপনি প্রোফাইলটা রেডি করবেন সেটি আমি দেখালাম এবার এই যে আমার এটি শো করছে I will make video editing project using Camtasia nine professionally এবং সেটির ইমপ্রেশন ক্লিক সব কিছু এখানে শো করবে ডে বাই ডে আশা করি বুঝতে পেরেছেন এবং এখানে পাবলিশ করার সাথে সাথে কিন্তু সেটি অ্যাক্টিভ হয়ে যায় এখান থেকে আপনি এডিট করতে পারবেন এবং আপনি ইমেজ চেঞ্জ করতে পারবেন পজ দিয়ে রাখতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন অথবা এটি কি অবস্থা সেটি দেখতে পাবেন সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এখান থেকে আপনি খুব অনায়াসেই আপনি আপনার প্রোফাইলটা বা গিগটা সাজাবেন সো আমি গিগ গিগ অ্যাড করেছি এবং এরপর কমপ্লিট নাও প্রোফাইলটাও uh, কিন্তু আমি সেট uh, আপ করে দেখিয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন সো এবার uh, দ্বিতীয় যে অপশনটি আপনি কাজে লাগিয়ে আপনি আরো বেশি আর্নিং জেনারেট করবেন সেটি কোনো ধরনের দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আপনি দ্বিতীয় অপশনটি কাজে লাগাতে পারেন অর্থাৎ আপনি যদি এখানে কোনো গিগ পাবলিশ করতে না চান অথবা আপনি কোনো ধরনের অ্যাকাউন্ট সেট আপ না করে কাজ করতে চান তাহলে জাস্ট সাইন আপ করবেন সাইন আপ করার পরে আপনি ফ্রি আর্ন যেটি রয়েছে ফ্রি আর্নিং এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ইন্টারভিউ যে নিয়ে আসবে এইটার আসার পরে আপনি এখানে ওয়ান বাই থ্রি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ক্যাপসা টাইপিং এর ওয়ার্ক এবং পাশাপাশি রয়েছে অ্যাড দেখার কাজ এখানে টোটাল পাঁচটি অ্যাড শো করছে আজকে পর্যন্ত এরপর পাশাপাশি ক্যাপসা টাইপিং এর কাজ কিছু দিয়েছে যেগুলো ফ্রিতে আপনি করতে পারবেন সো সলভ ক্যাপসাতে আমি যখন ক্লিক করব ক্লিক করার পরে আমাকে নেক্সট ইন্টারপেজে নিয়ে নিয়ে আসবে ইন্টারপেজে আসার পরে আপনি এখানে কিছু ক্যাপসা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যাপসাটি রয়েছে সেটি আমি ফিল আপ করছি উইদিন শর্ট টাইমের মধ্যে আপনি ক্যাপসাটি ফিল আপ করবেন ক্যাপসাটি ফিল আপ করে আপনি সেটি জমা দিবেন জমা দেওয়ার পরে নির্ধারিত যে অ্যামাউন্টটি এখানে দেখতে পাচ্ছেন সেই অ্যামাউন্টটি আপনি অনায়াসে পেয়ে যাবেন তার মানে আপনার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে সুতরাং আপনি বুঝতে পেরেছেন সো এখানে আমি অ্যাড করেছি success you solve one captcha zero point zero zero one dollar এটি ইন ইউর অ্যাকাউন্ট সো আমি এটি আর টোটাল আমি এখানে একশোটি করতে পারবো এবার আমি একটু রিফ্রেশ দিচ্ছি আমার অ্যাকাউন্টের মধ্যে সেটি অ্যাড হয়েছে কিনা সেটি আমি দেখাচ্ছি জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে সো আশা করি একটু পরে কিন্তু অ্যাড হয়ে যাবে এভাবে আপনি টোটাল বাকি নিরানব্বই টি ক্যাপসা ফিল আপ করতে পারবেন এবার আমি দেখাচ্ছি যে কিভাবে পেমেন্টগুলো উইড্রো করবেন পেমেন্টগুলো উইড্রো নেওয়ার জন্য আপনাকে এখানে অ্যাকাউন্টে আসতে হবে আপনি অ্যাকাউন্টে আসার পরে আপনি অবশ্যই উইড্রল মানিতে ক্লিক করবেন আপনি অবশ্যই কম্পিউটারে না হলেও আপনি আপনার মোবাইলেও কিন্তু এই কাজগুলো খুব সহজেই অনায়াসে করতে পারবেন সো এখানে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে এখানে বলেছে সেট আপ প্রসেস ফার্স্ট এখানে আপনাকে মেথড সিলেক্ট করতে বলেছে মেথড সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করতে চাইলে আপনি বিটকয়েন অ্যাড্রেসটা এখানে দিবেন কিভাবে বিটকয়েন অ্যাড্রেসটা দিবেন সেটি যদি জানতে চান আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে কিভাবে how to set up a bitcoin base account আপনার যদি কয়েন বেস অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই কয়েন বেসের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন আমি সেটি সেট আপ করছি সেট আপ করার পরে আপনি এখানে যখন আপডেট দিবেন তার মানে এখানে যখন আপডেট আপডেট আপডেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তখন আপনার সেটি অবশ্যই অ্যাড হয়ে যাবে এরপর আপনি আপনার পেমেন্টগুলো এই বিটকয়েনের মধ্যে নিতে পারবেন বিটকয়েনে একটা সুবিধা হচ্ছে যে যে কোনো আর্নিংগুলো বিটকয়েন থেকে সরাসরি বিকাশে অথবা রকেটে অথবা নগদে নিয়ে আসা যায় অথবা আপনার কান্ট্রিতে যদি perfect money perfect money support থাকে সেটি আপনি ইউজ করতে পারেন অথবা পেয়ার রয়েছে পেয়ার আপনি কিন্তু সেট আপ করতে পারবেন go to withdrawal withdraw page এরপরে এখানে আপনি দেখতে পারবেন আপনার টোটাল আর্নিংগুলো আশা করি বুঝতে পেরেছেন সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে আমি বিস্তারিত শেয়ার করলাম যে one by three dot com এবং নেক্সট আমি দেখাবো যে এখান থেকে কিভাবে উইথড্র নিতে হয় এবং সেই ভিডিওটি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করতে না করতে গেলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন আর আপনাদের যদি স্পেশাল কোনো অনুরোধ থাকে কোনো ভিডিও তৈরি করার সেটি কমেন্ট বক্সে জানাবেন আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকবেন I'll catch you guys in my next video till then take care